সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরও তিনটা লো কম্পিটিশন সার্ভিস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এই সার্ভিসগুলো আপনি দিয়ে খুব সহজেই মার্কেট প্লেসে কাজ পেতে পারেন এবং যেহেতু এই সার্ভিসগুলোর প্রতিযোগী খুবই কম আপনি সার্ভিস লঞ্চ করার পরে যদি আপনি সিস্টেম মতো বা আমাদের গাইডলাইন অনুসারে কাজ করেন আই থিঙ্ক আপনি পনেরো থেকে বিশ দিনের ভিতরে ফার্স্ট অর্ডার পেতে পারেন তো এই সার্ভিসগুলো কেন লো লো কম্পিটিশন আর কেন আমরা এই সার্ভিসগুলো দিব আমি যদি সহজ কথায় বলি যেখানে চাহিদা বেশি মানুষ কম সেখানে কিন্তু সব কিছুই বেচাকিনি ভালো হয় ঠিক আছে ধরেন আমরা একটা সময় পড়াশোনা করছি যে একক বিজনেস আর যৌথভাবে বিজনেস করার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে তো আমরা যদি এককভাবে কাজ করি যদি একটা গ্রামে যদি ধরেন একটা দোকানই থাকে তাহলে ওই দোকানে কিন্তু অনেক কিনি হবে ঠিক আছে ধরেন আপনার একটা কসমেটিক্সের দোকান আছে আপনার গ্রামে আর কোনো কসমেটিক্সের দোকান নাই তাহলে আপনি কিন্তু এককভাবে ভালো বিজনেস করতে পারবেন বা ভালো লাভ লাভবান হতে পারবেন এই বিজনেসটা করে সেম এখানেও যদি আপনার সার্ভিস বা আপনার প্রতিযোগী খুবই কম থাকে তাদের তুলনায় যদি ক্লায়েন্টের সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু আশা করা যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকে আমি যে তিনটা সার্ভিস দেখাবো একটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ কিওয়ার্ড রিসার্চ আর একটা হচ্ছে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ তো আমরা যদি দেখি এখানে যদি আমি লিখি আমি এখানে হ্যাশট্যাগ রিসার্চ লিখে যখন সার্চ করছি এখানে এগারোশো পঁয়ত্রিশটা সার্ভিস আমরা দেখতে পাচ্ছি যে যারা অফলাইনে আছে এবং যদি আমরা অনলাইনে দেখি তাহলে কিন্তু আমরা আরও কম পাবো মাত্র বাহাত্তর জন মানুষ বা বাহাত্তরটা গিগ এখানে অ্যাভেলেবল আছে বা সার্ভিস অ্যাভেলেবল আছে আমরা চাইলে এই বাহাত্তর জনের সাথে আমরা কিন্তু প্রতিযোগী করতে পারি বা প্রতিযোগিতা করতে পারি কেন প্রতিযোগিতা করতে পারি এখানে গিগ পাবলিশ করলেই আপনি প্রথম পেজে ঠিক আছে গিগ পাবলিশ করলেই প্রথম পেজে কারণ আপনার প্রতিযোগীই নাই ঠিক আছে প্রতিযোগী যেখানে নাই যদি কাজ থাকে অবশ্যই কিন্তু আপনি পাবেন অবশ্যই ট্রাই করবেন কম টাকায় সার্ভিসগুলো খাওয়ানো যখন আপনার রিভিউগুলো হয়ে যাবে মোটামুটি বিশটা পঁচিশটা তখন কিন্তু আপনি রেটটা বাড়ায় দিতে পারেন যেহেতু এখানে মাত্র বাহাত্তর জন সার্ভিস বা বাহাত্তর জন প্রতিযোগী আপনার তাহলে এই সার্ভিসটা কিন্তু আমরা দিতে পারি ঠিক আছে মোটামুটি এটাও কিন্তু খুবই পপুলার সার্ভিস ধরতে গেলে আপনি বলতে পারেন আর নতুনরা এখানে কিন্তু ফার্স্টেই চলে আসছে ঠিক আছে মোটামুটি এটা কিন্তু কাজ পাচ্ছে টুকটাক যদি আপনি অফলাইনটা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে মনে হয় টপ রিলেটেড সেলারও আছে এই যা আই উইল রিসার্চ হ্যাশট্যাগ এখানে দেখেন হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে কাজ করছে প্রায় আপনি যদি দেখেন কতগুলো অর্ডার আছে দেখেন পনেরোটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি বিশ ডলার করে শুরু করছে আর টোটাল তিন হাজার একাশিটা কাজ কমপ্লিটলি করে ফেলছে তাহলে বুঝতে পারতেছেন আপনারা যে এখানে কী পরিমাণ কাজ আছে হ্যাশট্যাগ রিসার্চের তো আমরা কিন্তু এই কাজটা শিখাইছি আমি এই কাজটা শিখাইছি এই ভিডিওগুলো কাদের জন্য করি যারা একদম নর্মালিভাবে কোনো কাজ মানে হাই কোয়ালিটি কাজ যেমন app development graphic design digital marketing search engine মার্কেটিংগুলো আছে ডিজিটাল মার্কেটিং সবগুলো কাজই সহজ কিন্তু কিছু কিছু কাজ আছে যেমন অ্যাড ক্যাম্পেইনগুলো খুবই হাই কোয়ালিটি বা অ্যাডভান্স রিলেটেড হতে হবে আপনাদেরকে তাহলে অ্যাড ক্যাম্পেইন ক্লাসগুলো করলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন বা ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন এই এই সার্ভিসগুলো যেমন ওয়েব ডেভেলপমেন্ট এগুলো যারা আছে এই সেক্টরে যারা না আসতে চাচ্ছেন যে জাস্ট আমি সামথিং কিছু টাকা আর্ন করব মোটামুটি হাজার বিশিক টাকা ইনকাম করতে চাচ্ছি পার মান্থ তাদের জন্য এই লো কম্পিটিশন সার্ভিসগুলো সব থেকে বেটার হবে কেন বেটার হবে কারণ হচ্ছে এই সার্ভিসগুলো আপনি দিলে মাসে কমসে কম পাঁচ সাতটা করে অর্ডার পাবেন প্রথম অবস্থায় তো আপনি দিয়ে দেখেন এখানে দেখেন একজন পাঁচ ডলার করে দিচ্ছে দেখেন পাঁচশো সতেরোটা কমপ্লিটলি করে ফেলছে নিচ রিলিতে হ্যাশট্যাগ রিসার্চ করবে তো আমরা যদি দেখি এখানে দুইটা অর্ডার আছে ঠিক আছে আপনি বুঝতেই পারতেছেন বিষয়গুলো কি তো আই হোপ যে আপনারা এই সার্ভিসগুলো দিতে পারবেন এটা হলো দেখেন এখানে মোটামুটি অনেক ভালো একজনে দেখেন ফাইবার চুজ করছে হ্যাশট্যাগ রিসার্চ এটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সবগুলো সিরিয়াল করি ওকে এটা দেখাইলাম এবার হ্যাশট্যাগ রিসার্চ দেখালাম এবার যদি আমি দেখাই keyword research keyword keyword research keyword research এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে মোটামুটি এখানে ছয় হাজার সার্ভিস আছে এটা কোনো বিষয়ই না ছয় হাজার একটা প্রতিযোগী না আমার এক লাখ গিগের ভিতরে দেখা গেছে আমি এক থেকে দুই নাম্বার পজিশনে থাকি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিসের ভিতরে তো দেখেন এখানে যখন আমি অনলাইনে দেখব তাহলে কিন্তু আপনার প্রতিযোগিতা পাঁচশোর মতো চলে আসতে পারে দেখি কত হ্যাঁ পাঁচশো চব্বিশটা মাত্র পাঁচশো চব্বিশটা আর এই সার্ভিসটা কিন্তু সারা জীবন খাইতে পারবেন আর এটা এখনও যে ডিমান্ডেবল দশ বছর পরেও তার থেকে বেশি ডিমান্ডেবল হবে এবং আরও বিশ বছর পরেও আরও ডিমান্ডেবল মানে যতদিন সার্চ ইঞ্জিন আছে ততদিন কিন্তু এটা ডিমান্ডেবল সার্ভিস আপনি বলতে পারেন মাত্র পাঁচশো জন প্রতিযোগী কি বলেন পাঁচশো জন একটা প্রতিযোগী হইল নাকি সার্ভিসটা দিয়ে দেখেন আশা করি আপনারা ওই কাজগুলো করতে পারেন কিওয়ার্ড রিসার্চের মোটামুটি আমাদের টুইটেরিয়াল আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ট্রাই করব দিয়ে দেওয়ার জন্য তো এই সার্ভিসটাও আপনারা কিন্তু দিতে পারেন এটারও কিন্তু প্রচুর ভ্যালু যদি আমরা ফার্স্টেই দেখি এটা যে হাই কঠিন কাজ তা না একদম সিম্পল কাজ একজনের দুইটা চলতেছে আমরা এই একজনের যদি দেখি তাহলে কয়টা চলে একটা চলতেছে মানে টুকটাক অর্ডার পাচ্ছি সত্তর ডলার করে বুঝতেছেন ব্যাপারটা এগুলো কাজের কি অবস্থা চাহিদা এসির কাজের ভিতরে পড়ে এটা তো আপনি এই সার্ভিসটা দিতে পারেন তো এটাও খুবই ডিমান্ডেবল সার্ভিস এটা বলতে পারি আপনার ওইটার থেকে হ্যাশট্যাগের থেকে এটা আরেকটু ডিমান্ডেবল ঠিক আছে এবার আসি হচ্ছে আরেকটু লো কম্পিটিশন কিওয়ার্ড সেটা হচ্ছে আপনি বলতে পারেন ওইটা এখনও খুব একটা পপুলার হয় না আপনি চালিয়ে দিতে পারেন অথবা না চালিয়ে দিতে নাও পারেন সেটা আপনার অ্যাকাউন্ট দেবে এটার নাম হচ্ছে Pinterest Pinterest Pinterest okay keyword research Pinterest Pinterest okay Pinterest keyword research বা নাম মনে ভুল হলে নাকি ওকে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ তো এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখেন পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ তাহলে দেখেন দুই হাজার সার্ভিস আসছে অনলি এগুলো কোনো প্রতিযোগী না ঠিক আছে এবার যদি অনলাইনটা দেখেন তাহলে দুইশো জন আপনার প্রতিযোগী কারা যারা অনলাইনে থাকে তারাই আপনার প্রতিযোগী আপনি যেহেতু অনলাইন থাকবেন একটা ক্লায়েন্ট এসে একশোটা ক্লায়েন্টের ভিতরে আশিটা ক্লায়েন্ট এসে অনলাইনে দেখবে কারা কারা আছে তাদের সাথে কথা বলা ট্রাই করবে তো আশা করি বিষয়গুলো বোঝা যাচ্ছে আপনাদের এবং মাথায় ধরতেছে ওকে তো এটা এটা ক্লাসটা করা হয় নাই আমার মনে হয় আপনি ইউটিউবে সার্চ করলেই এই সার্ভিসটা পেয়ে যেতে পারেন এটা মোটামুটি টুকটাক ভালোই অর্ডার আসে আমি একজন দেখলাম বাংলাদেশি যারা এই সার্ভিসটা দিতেছে পাঁচ ডলার করে রেগুলার তিনি কাজ পাচ্ছে রেগুলার কাজ পাচ্ছে দেখেন এখানে ভালোই দেখেন আটশো একশো বিরাশি সোশ্যাল মিডিয়ার এটা ওকে আপনি চাইলে এটাও দিতে পারেন তো সোশ্যাল মিডিয়ার কিওয়ার্ড রিসার্চ করে দিবেন ওকে তো এগুলো দিতে পারেন দেখেন খুবই এটাও খুবই ভালোই সার্ভিসগুলো social media set up business page okay create upload okay এখানে অন্য অন্য সার্ভিসেসগুলো চলে আসছে আপনি চাইলে প্রিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এটা লিখে সার্চ করতে পারেন তাহলে আপনি সার্ভিসগুলো আরও কম পাবেন বা হ্যাশট্যাগ রিসার্চ ওকে আমরা একটা কাজ করি হ্যাশট্যাগটা ইয়া করে দিই hashtag hashtag Pinterest hashtag research okay Pinterest hashtag research না আমাদের লাগবে হচ্ছে শুধু keyword research okay keyword research Pinterest hashtag জিনিসটা আলাদা ওকে আপনি হ্যাশট্যাগ দিয়েই ট্রাই করবেন র্যাঙ্ক করানোর জন্য ওকে আই হোপ আপনারা বুঝতে পারছেন কোন সার্ভিসগুলো দিলে খুব দ্রুত সাকসেস পাবেন আপনারা যদি এগুলো সার্ভিসগুলো শিখতে পারেন আর এগুলো ফ্রিতে আপনি একটা টিউটোরিয়াল দেখলেই শিখতে পারবেন এবং আরেকটা জায়গায় দেখবেন যে গিক তৈরি করার এই ভিডিওগুলো কোথায় আছে তাহলে খুঁজে একটু বের করে নেবেন আর আমাদের এগুলো আমরা আলাদাভাবে দিই না আমি চাচ্ছি যে সামনের টিউটোরিয়ালগুলোতে বা আপনাদের জন্য ফ্রিতে এইগুলো সার্ভিস অ্যাভেলেবল করে দিব যেহেতু আমাদের এইট্টি পার্সেন্ট ভিডিও চলে যায় ফেস ইউটিউবে এবং বিশ পার্সেন্ট বাকি থাকে ওইটা হচ্ছে প্রিমিয়ামদের জন্য বা প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য আমাদের কোর্সগুলো যারা করতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আই হোপ যে এখানে অল টাইম আপনারা সাপোর্ট পাবেন আপনার যখন দরকার পড়বে আর কি তখনই সাপোর্ট পাবেন এইটুক আমি আমি নিজেই সাপোর্ট দিয়ে থাকি এবং আমার সাপোর্ট টিম আছে তারা দিয়ে থাকে তো আমার সাথেই সবসময় কথা হবে ইনশাল্লাহ তো তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ